হু ইজ ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন কে ভ্যালেন্টাইন হচ্ছেন একজন খ্রিস্টান ধর্মযাজক এবং তিনি ধর্মযাজকের পাশাপাশি একজন চিকিৎসক ছিলেন আজ থেকে সতেরোশো বায়ান্ন বছর পূর্বে কত বছর পূর্বে আজ থেকে সতেরোশো বায়ান্ন বছর পূর্বে দুইশত সত্তর খ্রিস্টাব্দে এখন কত খ্রিস্টাব্দ দুই হাজার বাইশ দুইশো সত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ আজ থেকে সতেরোশো বায়ান্ন বছর আগে রোম সম্রাট ছিলেন ক্লাডিয়াস ক্লাডিয়াসের শাসনামলে একজন খ্রিস্টান ধর্মযাজক তিনি ধর্মযাজকের পাশাপাশি একজন চিকিৎসক ছিলেন যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন একজন সাধু ব্যক্তি এই লোকটা গোপনে গোপনে যুবক যুবতীদেরকে তরুণ তরুণীদেরকে প্রেম প্রীতি প্রণয়ের দীক্ষায় দীক্ষিত করত এই খবর যখন সম্রাট ক্লাডিয়াস শুনলেন তাকে গ্রেফতার করলেন তাকে কারাবন্দি করা হলো কারাবন্দি হওয়ার পরে যেই কারাগারে সে বন্দী ছিল ওই কারারক্ষীর মেয়ে অন্ধ ছিল এখন এই ধর্মযাজক সে চিকিৎসকও যেহেতু ছিল ওই কারারক্ষীর মেয়েকে চিকিৎসা করে ভালো করলো ওই মেয়ের সাথে তার আবার অবৈধ সম্পর্ক হয়ে গেল এটা যখন ক্লাডিয়াস জানতে পারলেন তখন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন আর ঘটনাক্রমে যেই দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই দিনটা ছিল দুইশো সালের দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুর আগে সে ওই মেয়েকে চিঠিও লিখেছিল চিঠির মধ্যে লিখেছিল লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে ভালোবাসা রইল দুইশো সালের চোদ্দই ফেব্রুয়ারি একজন অপকর্মকারী লোককে মৃত্যুদণ্ড দেওয়া হল এর পরবর্তীতে খ্রিস্টান পোপ এই দিবসটিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করলেন ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত এই দিবসটি এই দিবসটি শুধুমাত্র খ্রিস্টানদেরই একটি দিবস ছিল কিন্তু ঊনবিংশ শতাব্দীর পর থেকে পশ্চিমা দেশসহ মিডল ইস্টের অনেকগুলো দেশে বাণিজ্যিকভাবে এই দিবসটির আমদানি ঘটানো হলো এই বাংলাদেশে উনিশশো সালের আগ পর্যন্ত ভালোবাসা দিবস নামে কোনো দিবস আছে এটা মানুষ জানতো না যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এই লোকটা উনিশশো সালে সর্বপ্রথম ভালোবাসা দিবস নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করে এই শফিক রেহমান ব্রিটেনে পড়াশোনা করেছে ব্রিটেনে পড়াশোনাকালীন সময়ে সেই ভালোবাসা দিবস ওখানে দেখেছে এসব অশ্লীলতা বেহায়াপনা দেখতে দেখতে বাংলাদেশে যখন আসলো চোদ্দই ফেব্রুয়ারি আসলে অশ্লীলতাকে বেহায়াপনাকে সে মিস করা আরম্ভ করলো ওইখানে যা দেখেছে বাংলাদেশে তো এগুলা নাই এরপরে সে লেখালেখি শুরু করলো তার এই লেখালেখির ফলে আস্তে আস্তে এই দিবস সম্পর্কে মানুষের জানা শুরু হলো ধীরে ধীরে এর প্রচার প্রসার ঘটতে লাগলো আর শফিক রেহমানের সঙ্গে তাল মিলিয়ে অপরিণামদর্শী কিছু হলুদ মিডিয়া সেগুলোও ফলাওভাবে প্রচার শুরু করলো প্রচার প্রসার হতে হতে আজকের এই ভালোবাসা দিবস বর্তমান সময়ে চরম পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে এই ভালোবাসা দিবস এই দিবসের এত প্রসার ঘটত না কিছু হলুদ মিডিয়ার কারণে এই দিবসের এত প্রসার এই সমাজে এবং এই দেশে ঘটেছে আমি বলছিলাম যে ভালোবাসা দিবসের উৎপত্তির কথা এর নামকরণের কথা ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং উইকিপিডিয়াতে সার্চ করলে এই দিবসের আবির্ভাবের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটা বললাম আমি আরেকটি বর্ণনা এরকম পাওয়া যায় যে রোম সম্রাট ক্লাডিয়াসের শাসন আমলে তার দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল যখন এই খ্রিস্টান ধর্মযাজক সেইন্ট ভ্যালেন্টাইন সে যখন খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করল এই অপরাধে ক্লাডিয়াস তাকে গ্রেফতার করলেন গ্রেফতার করার পরে ওই কারারক্ষীর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করল এরপরে তাকে চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হলো এরকম একটি বর্ণনা পাওয়া যায় আবার আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায় যতগুলো বর্ণনা আছে আমি সবগুলোই আপনাদেরকে বলছি যে কোনো একটা তো হইতে পারে আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায় রোম সম্রাট ক্লাডিয়াস তিনি অত্যন্ত রক্তপিপাসু ছিলেন তার সময়ে রোমানদের জয় জয়কার গোটা পৃথিবীতে ছিল বিভিন্ন দেশ তারা জয় করেছিল তো জয় করার জন্য তো একটি শক্তিশালী সেনাবাহিনী দরকার তাই না তিনি তার সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য সেনাবাহিনীতে যুবকদের সংখ্যা বাড়াতে চাইলেন এজন্য কিছুদিনের জন্য যুবকদের বিয়ে সাথে নিষিদ্ধ করলেন এই কথা যখন সব দিকে ছড়িয়ে গেল সর্বপ্রথম সম্রাটের এই আদেশ ভঙ্গ করলো এই সেন্ট ভ্যালেন্টাইন সে সর্বপ্রথম একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করল এটা যখন সম্রাট প্লাডিয়াস শুনলেন তখন তাকে গ্রেফতার করল গ্রেফতার করার পর চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই হচ্ছে ভালোবাসা দিবস সম্পর্কে পাওয়া তথ্য যেগুলো উইকিপিডিয়া এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়াতে সার্চ করলে আপনারাও দেখতে পারবেন তাহলে বলেন তো ভালোবাসা দিবসের ইতিহাস বা ভ্যালেন্টাইন ডের ইতিহাস ভালো না অত্যন্ত খারাপ এটা কি মুসলমানদের আকিদা বিশ্বাস আবেগ অনুভূতি বা চেতনার সাথে সম্পর্কিত না বরং এটি বিজাতীয় একটি সংস্কৃতি শুধু বিজাতীয় সংস্কৃতি বললে ভুল হবে যদি আমি এটিকে কেবলমাত্র বিজাতীয় সংস্কৃতি বলে সীমাবদ্ধ রাখি তাহলে ভুল হবে বলতে হবে অপকর্মকারী অপকর্মকারী অশ্লীলতা চর্চাকারী লোককে তার কুকর্মের প্রতিফল দেওয়া হয়েছিল এই চোদ্দই ফেব্রুয়ারি এই ঘটনা প্রবাহ থেকেই এই ভ্যালেন্টাইন ডে এর প্রসার বা পরিচিতি লাভ করেছে সুতরাং আমরা বলতে পারি আমরা বলতে পারি অপসংস্কৃতি চর্চাকারী অশ্লীলতা এবং অবাধ যৌনতার চর্চাকারীরাই কেবল এই বেহায়া দিবস নামক বেবিচার দিবসের চর্চা করতে পারে মুসলমান কেন আমি তো বলি এরকম বিবেকবান কোনো মানুষ বিবেকবান কোনো মানুষ মানুষ তো বিবেকের কারণে সম্মানিত হয়েছে আল্লাহ তালার যত মাখলোকাত রয়েছে কোনো মাখলোকাতকে আল্লাহ তালা বিবেক দেননি গরু ছাগল উট মহিষ দুম্বা হাঁস মরুগ কোনোটার ভেতর কি বিবেক আছে বলেন কোন সৃষ্টির ভেতরে কি বিবেক আছে নেই একমাত্র সৃষ্টি যার যার মধ্যে আল্লাহ তালা বিবেক দিয়েছেন সেই সৃষ্টির নাম কি মানুষ আমাকে আপনাকে বিবেক দেওয়া হয়েছে এজন্য আল্লাহ কোরআনুল কেরিমে বলেছেন ওয়ালাকদ কাররাবনা বানি আদম আমি বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি আর মানুষকে সম্মানিত করা হয়েছে যে বিষয়টির কারণে যে জিনিসটির কারণে জিনিসটার নাম কি বিবেক সুতরাং বিবেকবান মানুষ তো কখনোই বিবেক খাটাইয়া অন্যায় পথে যেতে পারে না তাহলে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এটার বাংলা যদি করা হয় ভালোবাসা দিবস তাহলে আমি বলবো এটা হচ্ছে বড় রকমের একটি প্রতারণা বড় রকমের একটি ধোকাবাজি যেই প্রতারণা এবং যেই ধোকাবাজির মাধ্যমে এদেশের যুব সমাজকে তরুণ সমাজকে চরিত্রহীন করে দিয়ে তাদের চরিত্র নষ্ট করার এটি একটি অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয় সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে আমরা এই ভ্যালেন্টাইন ডে এর আবির্ভাব বা উৎপত্তির ইতিহাস জানার মাধ্যমে এই কথাই বুঝতে পারলাম মূলত পৃথিবীতে ভ্যালেন্টাইন ডে নামে যে দিবস পালন করা হয় সেটি মূলত ভালোবাসা দিবস নয় মূলত সেটি হচ্ছে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রির নামে নামকরণ করা একটি দিবস যুবকরা তাহলে কি এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এটা লিখে চোদ্দই ফেব্রুয়ারি মেসেজ দিবা নাকি অনেকে তো মেসেজ দেয় রাত বারোটায় কয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে এ পাগলা ভ্যালেন্টাইন ডে আবার হ্যাপি হয় কেমনে রে আমার তো বুঝে আসে না আর ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসই বা হয় কেমনে আমার তো বুঝে আসে না এ তো অজ্ঞতা নিয়ে মানুষ কিভাবে বাস করে চিন্তা করুন কিভাবে খ্রিস্টানদের একটি অপসংস্কৃতিকে সাম্রাজ্যবাদী একটি চক্র সার্বজনীনতার লেবাস পরিয়ে আমাদের মুসলমানদের সমাজে ঢুকিয়ে দিয়েছে আর এর মাধ্যমে তারা অশ্লীলতা বেহায়াপনা অবাধ যৌনচর্চা এবং বেবিচারের দ্বার উন্মুক্ত করে সমাজটাকে তারা ধ্বংসের অতল গহবরে নিপতিত করে দিচ্ছে এজন্য ভালোবাসা দিবসের নাম ভালোবাসা দিবস নয় এই দিবসের নাম হচ্ছে বেবিচার দিবস কি দিবস বেবিচার দিবস বলেন তো আজ থেকে দশ পনেরো বছর আগে ভালোবাসা দিবস নামে কিছু একটা আছে শুনছেন আপনারা কোনোদিন শুনেছেন কখনো আর ব্যবসায়িক উদ্দেশ্যেই যে এটা কিছু মানুষ এই দেশে এর প্রসার ঘটাচ্ছে এটার আবিষ্কারক যে তার লেখা পড়লেই আপনারা বুঝবেন আপনারা শফিক রেহমানের কিছু লেখা তো অনলাইনের যুগ এখন গুগলে সার্চ করবেন এই শফিক রেহমান সে কি লিখেছে দেখেন আমরা তো যে কোনো কিছু বললে দেখে শুনে পড়াশোনা করে এসে বলি আমি তার অনেকগুলো লেখা পড়লাম শফিক রেহমানের অনেকগুলো লেখা পড়লাম সে তার একটা লেখার মধ্যে কি বলল দেখেন সে লিখেছে এইরকম যে বরফ ডাকা ব্রিটেনে যখন ব্যবসায়ীগণ ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তখন ভালোবাসা দিবসটাকে তারা তাদের দেশে ব্যাপকভাবে প্রসার ঘটালো যাতে করে এই দিবসকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারে কারণ ভালোবাসা দিবসের ছড়াছড়ি যত বেশি হবে যুবক যুবতীরা এই দিবস পালনের জন্য ফুলের দোকানে ফুল কিনতে যাবে ফুলের ব্যবসা জমজমাট হবে গিফটের ব্যবসা যারা করে বিভিন্ন প্রসাধনী গিফটের দোকান যাদের আছে ওই ব্যবসা জমজমাট হয়ে যাবে রেস্টুরেন্ট বলেন পার্ক বলেন জামতলা বটতলা বাদামতলা সব জায়গায় যখন কবুতররা গিয়ে জড়ো হবে ব্যবসা বাণিজ্য জমবে যারা উল্কিয়াকে উল্কি বুঝেন তো আপনারা মেয়েরা ওই দিন গালের মধ্যে তারপরে দেহের বিভিন্ন জায়গায় উল্কি খায় অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের এই দিবসের প্রসার ঘটাইতে পারলে লাভ আছে নাকি লস আছে এজন্য শফিক রেহমানের বিরোধিতা কোনো ব্যবসায়ীরা করলো না কারণ শফিক রেহমানের এই দিবস আমদানিতে তো তাদের কোনো লস নাই আর মিডিয়া বিরোধিতা কেন করবে মিডিয়া বিরোধিতা করলে তাদের লস এখন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটক বানানো হচ্ছে সিনেমা বানানো হচ্ছে বিভিন্ন গান বের হচ্ছে বিভিন্ন টক শোর আয়োজন হচ্ছে সুতরাং এটার বিরুদ্ধে লাগলে তাদের তো কোনো লাভ নাই বরং লস হবে আর ইসলাম বিরোধী যারা রাম নাস্তিকরা তারাও চুপচাপ কেন তারা তো চাই এই দেশ থেকে ইসলামটা মুছে যাক এই দেশ থেকে ইসলামটা নির্মূল হয়ে যাক কারণ যে হারে যুবক যুবতীরা এখন ইসলামের দিকে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে যুবক যুবতীদের এই ঝুঁকে পড়া দেখে তারা রীতিমতো খুব তারা রীতিমতো খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছে এজন্য এই সকল অশ্লীল বেহায়াপনা এবং এই সকল অপসংস্কৃতির চর্চা বা প্রসার যত ঘটবে ততই যুবক যুবতীদের চরিত্র নষ্ট হবে এজন্য তারা এজন্য তারা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এই হাতিয়ার বা এই উপাদান ভালোবাসা দিবসের আমদানি ঘটিয়েছে সম্মানিত মুসল্লিবৃন্দ আজ থেকে কয়েক বছর আগেও মানুষ ভালোবাসা দিবসের নাম শুনে নাই তখন কি পৃথিবীতে মানুষ ভালোবাসা জানতো না কথা বলেন না কেন আপনারা আজ থেকে কয়েক বছর আগে যখন মানুষ ভালোবাসা দিবসের নাম জানতো না এখানে আমার পিতৃতুল্য যে সকল মুরব্বিয়ান আছেন আপনারাও তো মনে হয় জীবনে কোনোদিন এই দিবসের নামই শুনেন নাই তো আপনাদের সময়ে ভালোবাসার কি কোনো কমতি ছিল নাকি কমতি তো ছিল না বরং সেই সময়ে ভালোবাসা আরও বেশি ছিল সেই সময় মানুষের মধ্যে আন্তরিকতা বেশি ছিল গত জমায় বললাম না দেখেন আজ থেকে দশ পনেরো বছর আগে বাংলাদেশে সিঙ্গেল পরিবার বেশি ছিল না যৌথ পরিবার বেশি ছিল গত জুমায় এটা বলেছিলাম না আমি আমার পরিবার দিয়ে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম যে আমার বাপ চাচারা একসাথে খাইতেন চল্লিশ পঞ্চাশ জন মানুষের রান্না বান্না এক পাতিলে হইতো হয়তো সবাই খুব আরাম করে থাকতে পারতো না খুব টাকা পয়সা হয়তো সবার কাছে ছিল না কিন্তু এই যে এই যে একসাথে থাকা খাওয়া একসাথে বসবাস করার মধ্যে একটা সুখ ছিল কি ছিল না ছিল এটা গত জুমায় বলেছিলাম না তো ভালোবাসা দিবসের নাম তখন মানুষ শুনে নাই তখন বরং ভালোবাসা আরো বেশি ছিল এখন ভালোবাসা দিবসের নাম শুনতে শুনতে ভালোবাসা এত কমে গিয়েছে বাপ এক জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় হাজব্যান্ড এক জায়গায় স্ত্রী আরেক জায়গায় ভালোবাসা দিবসের আমদানি করায় এখন হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় বিয়ে সাদির পরে এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করে আসে না নাই তাহলে এই দিবসের প্রসাদ যত ঘটেছে মানুষের মধ্যে বেহায়াপনা মানুষের মধ্যে অশ্লীলতা যৌনতাও তত বেশি আগের চেয়ে বেড়ে গিয়েছে